হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা খুবই প্রয়োজনীয় তাদের জন্য যারা আপনার মাইনিং করা কোরটা অর্থাৎ মোট মাইনিং করা কোরের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইতিমধ্যে আপনার মেটামাস কোয়ালেটে উইথড্র পেয়ে গিয়েছেন কিন্তু এখনও সেল করতে পারেননি বুঝে উঠতে পারছেন না কিভাবে সেল করবেন আমি গেট ডট আইও এক্সচেঞ্জে আপনাদেরকে সেল করা আজকে দেখিয়ে দেব গেট ডট আইও এক্সচেঞ্জে যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব সেখান থেকে আপনারা ক্লিক করে দেখে অ্যাকাউন্ট করে নিতে পারবেন অ্যাকাউন্ট করে ভেরিফাই করার পরে আপনার কোডটাকে কিভাবে সেল করবেন সেটা দেখতে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে সেই সাথে সাথে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন আর ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা কোনো উপকারে আসে তাহলে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না যেন গেট ডট আইওতে অ্যাকাউন্ট এবং ভেরিফাই করার পরে আপনি চলে যাবেন আপনার গেট ডট আইও অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পরে নিচের দিকে একেবারে ডান পাশে কোনার দিকে পেয়ে যাবেন ওয়ালেট অপশন ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন ওয়ালেটে ক্লিক করলে আপনার সামনে আপনার ওয়ালেট ওপেন হবে এখান থেকে ডিপোজিট একটা অপশন পাবেন এই ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে আপনার সামনে কয়েনের লিস্ট ওপেন হবে এখানে খুঁজে খুঁজে বের করতে গেলে অনেক সময় লাগবে আপনি উপরে সার্চ বার পেয়ে যাবেন এই সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পরে এখানে লিখবেন কোর লিখলে দেখতে পাবেন নিচের দিকে কোর পাশে ছোট্ট করে লেখা আছে কোর ডিএও এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কোর অ্যাড্রেসটা এখানে দেখা যাবে একটু নিচের দিকে দেখতে পাবেন কপি একটা অপশন আছে এই কপি অপশনটাতে ক্লিক করবেন কপিতে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে আপনার এখানে কাজ আপাতত শেষ এখন আমরা চলে যাব আমাদের মেটামাস্ক ওয়ালেটে আপনার মেটামাস্ক ওয়ালেটটা ওপেন করে নেবেন অর্থাৎ সাতোশি কোরের যে ওয়ালেটটা আপনার রয়েছে সেটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনার কোর ব্যালেন্সটা যেখানে শো করছে তার পাশে একটা অ্যারো বাটন দেখতে পাবেন এই অ্যারো বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কোর ওয়ালেটটা ওপেন হবে এখানে কয়েকটা বাটন পাবেন একটা হচ্ছে রিসিভ একটা সেন্ড আমরা যেহেতু সেন্ড করব অর্থাৎ আমাদের এক্সচেঞ্জে নিব এই জন্য আমরা সেন্ডে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে একটু আগে গেট ডট আইও থেকে যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা টু লেখার পাশে একটা ফাঁকা ঘর দেখতে পাবেন এই ঘরে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে নিচে নেক্সট বাটনটা এনাবেল হয়ে যাবে নেক্সটে ক্লিক করে দিবেন পরবর্তী যে পেজে আপনাকে নিয়ে যাবে সেখানে আপনি কতটা কোর উইথড্র করতে চান সেই ব্যালেন্সটা লিখবেন ব্যালেন্স লেখার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে ডিটেলস ওপেন হবে অর্থাৎ আপনি কতটি কোর উইড্র নিচ্ছেন এবং কোন অ্যাড্রেসে নিচ্ছেন সব কিছু ঠিকঠাক থাকলে নিচে যে সেন্ড বাটন দেখতে পাচ্ছেন এই সেন্ড বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে রিডাইরেক্ট করে আপনার মেইন পেজে নিয়ে আসবে কিছুক্ষণ পরে আপনি নিচে যেরকম দেখতে পাচ্ছেন ট্রানজেকশন কমপ্লিট লেখা এরকম একটা লেখা যখন আপনাকে শো করবে তখন বুঝতে পারবেন যে আপনার কোডটা আপনার ওয়ালেটে চলে গিয়েছে তবে ওয়ালেটে এটা শো হতে একটু সময় লাগবে সেই সময়টা দিয়ে অপেক্ষা করবেন কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আপনার ওয়ালেটে আপনার এই ব্যালেন্সটা যোগ হয়ে গিয়েছে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনি আবার চলে যাবেন আপনার এক্সচেঞ্জের ওয়ালেটে দেখতে পাবেন ওভারভিউ সেকশন আপনার মোট ব্যালেন্সটা দেখাচ্ছে আপনি কতটি কোর এখানে আসলো সেটা দেখার জন্য স্পট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সমস্ত ব্যালেন্সগুলো এখানে শো হবে অর্থাৎ সমস্ত কয়েন যতটা যতটুকু আছে এখানে শো হবে না থাকলে দেখাবে না আপনি একটু নিচের দিকে গেলে অথবা একেবারে উপরের দিকেও পেয়ে যেতে পারেন কোরটা দেখবেন আপনি কতটা কোর এখানে পেলেন পাওয়ার পরে এটাকে তো আমাদের সেল করতে হবে তাই না আমরা এখন দেখব যে আমরা কি করে এটাকে সেল করে ইউএসডিডিতে কনভার্ট করব এবং তারপরে এটা আপনি উইথড্র নিয়ে নিতে পারবেন আপনার যে কোনো ওয়ালেটে বা যে কোনো এক্সচেঞ্জে খুশি বা যাকে আপনি সেল করতে চান তার কাছে তো এই কোডটা সেল করার জন্যে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে আবার নিচের মেনু বারটা পাবেন সেখান থেকে ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করলে আপনার ট্রেডিং পেজ ওপেন হবে সেখানে বাই ডিফল্ট বিটিসি ইউএসডিটি থাকবে আপনি ঠিক তার পাশে একটা থ্রি লাইন দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করে একটু অপেক্ষা করতে হয় এখানে একটু অপেক্ষা করবেন আপনার সামনে একটা সার্চ বার ওপেন হবে এই সার্চ বারে আপনি কোর লিখবেন ঠিক প্রথমে যে ট্রেডিং পেয়ারটা এসছে কোর ইউএসডিটি এটা আপনার সামনে যখন আসবে বা আপনি খুঁজে পাবেন এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে বাই ডিফল্ট বাইতে ক্লিক করা থাকবে আপনি যেহেতু বিক্রি করবেন আপনি সেলের উপরে ক্লিক করবেন সেলে ক্লিক করে এই জায়গাতে প্রাইসটা লিখবেন কত প্রাইসে আপনি সেল করতে চান এখন দেখা যাচ্ছে মার্কেটে থ্রি পয়েন্ট থ্রি নাইন প্রাইসে চলছে আপনি থ্রি পয়েন্ট থ্রি নাইন অথবা থ্রি পয়েন্ট ফোর জিরো দিলে এখান থেকে আপনার কয়েনটা কিন্তু সেল হবে সেই অ্যামাউন্টটা এখানে লিখবেন তারপরে নিচে লিখবেন আপনি কতটা কোর এখান থেকে সেল করতে চান তার জন্যে আপনি এই লাইনটাকে এখান থেকে টেনে ধরবেন টেনে ধরে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন তাহলে আপনার ব্যালেন্স ব্যালেন্সে যে পরিমাণ কোর রয়েছে সেটা এই বক্সের মধ্যে শো করবে যেহেতু আমার ব্যালেন্সে এখন কোর নেই তাই এখানে শো করছে না যখন আপনার কোর ব্যালেন্সটা শো করবে নিচে আপনি বিক্রি করলে কত ইউএসডিটি পাবেন সেটা এখানে দেখতে পাবেন সব কিছু ঠিকঠাক থাকলে এই সেল অপশনে ক্লিক করবেন আপনার কোরটা সেল হয়ে গিয়ে আপনার অ্যাকাউন্টে ইউএসডিটি চলে যাবে যদি এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পান একটু নিচের দিকে স্ক্রল করে গিয়ে যে এখানে আপনার একটা অর্ডার সাবমিট হয়েছে তাহলে চিন্তার কিছু নেই কিছুক্ষণের মধ্যে সেটা সেল হয়ে যাবে তারপরে আবার আপনি আপনার ওয়ালেটে চলে যাবেন দেখতে পাবেন আপনার কোডটা সেল হয়ে গিয়ে এখানে আপনার ইউএসডিটি ব্যালেন্স শো করছে এই হচ্ছে কোড সেল করার প্রসেস এরপরেও যদি আপনি চান যে না আপনি এক্সচেঞ্জে সেল করবেন না আপনার কোডটা আপনার মেটামাস কোয়ালিটি গিয়েছে তাহলে আপনি সেটা আমার কাছে সেল করতে পারেন আমি আপনার কোডটা কিনে নিব এই মুহূর্তে আমি এক একটা কোরের প্রাইস দিতে পারবো তিনশো টাকা কারণ এখানে এক্সচেঞ্জে নেওয়া এবং এক্সচেঞ্জ থেকে উইথড্র করার একটা খরচ রয়েছে যদি আপনারা এই প্রাইসে সেল করতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কেউ যদি বেশি দামে কোথাও পান সেখানে অবশ্যই বিক্রি করবেন এখানে আমার কোনো সমস্যা নেই আমি এই প্রাইসে এখন কিনছি দাম যে কোনো সময় ওঠানামা করতে পারে দাম বাড়তেও পারে কমতেও পারে এটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব যদি বাড়ে অথবা কমে কোরের দাম আরও বেশি হবে নাকি কম হবে না কি হবে আমি জানি না আমি এটা তিনশো টাকা দরে কিনবো যদি আপনি বিচতে চান আমি আপনাকে ফোর্স করছি না তাই কেউ নেগেটিভ কমেন্ট করবেন না নেগেটিভ চিন্তাভাবনাও আনবেন না আপনি পারলে আমার দেখানো পদ্ধতিতে সেল করে টাকা হাতে নিন না পারলে আমার কাছে সেল করতে পারেন আমি বিকাশে অথবা নগদে আপনাদেরকে পেমেন্ট দিয়ে দিব তো এই হচ্ছে আজকের ভিডিও কেমন লাগলো উপকারে আসলো নাকি আসলো না কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে